আজকে আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখব এটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের প্রথম ক্লাস কারণ আমরা যেহেতু সামনে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের পরিপূর্ণ টপিকগুলো শিখব সেই জন্য আমাদের প্রাথমিক পর্যায়ে হচ্ছে ফেসবুক পেজ তৈরি করা আমরা অনেকে আছি যারা পেজগুলো ইজিভাবে তৈরি করতে পারি আবার আছে অনেকে আছে যারা পেজগুলো তৈরি করতে মানে তৈরি করতে পারে না আর কি আবার অনেকে আছে তৈরি করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে ওর ভিতরে যে অপটিমাইজেশন সিস্টেমগুলো এগুলো করতে পারে না তো আমরা আজকে ক্লাসে ফুলভাবে একটা পেজ অপটিমাইজেশন থেকে শুরু করে মানে যাবতীয় যা কিছু আছে পেজের ভিতরে সব কিছু করার ট্রাই করব। এবং কি আমরা যদি এই ফেসবুক পেজ তৈরি করার কাজটাও যদি শিখে আমরা মার্কেট প্লেসের অ্যাপ্লাই করি আমরা অনেক দেখতে পারবো যারা ফাইবারে ফেসবুক পেজ তৈরি করে ইনকাম করতেছে কিন্তু এই সার্ভিসটার প্রতিযোগী খুবই বেশি কিন্তু যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করতে আসবেন বা অ্যাড সার্ভিস দিতে আসবেন অনেক বায়ার আসবে যাদের বিজনেস একদমই নতুন ওকে আবার কে আসলো মিজান সাপ এতদিন পর অনেক বায়ার আসবে যারা অনলাইন একদম নতুন তারা যে আমার পেজ নাই আমি আমি একটা বিজনেস তৈরি করতে চাচ্ছি তো আমি আসলে একজাক্টলি জানি না কী দিয়ে কী করতে হবে আমি চাই আমার প্রোডাক্টগুলো বিক্রি করতে তো যখন বলবে পেজ নাই তখন আপনাকে পেজগুলো তৈরি করতে হবে এবার পেজ তৈরি করার কিছু সিস্টেম আছে বায়ারের কাছ থেকে কিভাবে চার্জ নেবেন তো আপনি বায়ারের কাছে যদি ভেঙে ভেঙে চার্জ নেন তাহলে বেশি নিতে পারবেন আর যদি বলেন যে না ভেঙে ভেঙে নিব না আমি একটা ফিক্সড প্রাইস নিব যেটার মাধ্যমে আমি এ টু জেড সব করব তাহলে আপনার প্রাইসটা অনেক কম হবে তো একটা ক্লায়েন্ট আমি যদি বলি আমার একটা ক্লায়েন্ট ছিল তো তিনি কি করছে তিনি আমার বলল যে একটা পেজ তৈরি করে দাও আমি বললাম যে ঠিক আছে সমস্যা নাই তুমি আমাকে দশ ডলার দাও তো আবার তিনি বলতেছে আমি তো একজনকে দেখছি তারা আমাকে পাঁচ ডলার অফার করছে পেজ তৈরি করে দিতে বললাম ঠিক আছে সমস্যা নাই আমি তোমাকে পাঁচ ডলারেই করে দিব এখন বলতেছে ঠিক আছে তাহলে করো আমি যখন এটা করে দিলাম দেওয়ার পরে বললাম যে দেখো তোমাকে পাঁচ ডলারে আমি পেজ তৈরি করে দিয়েছি কিন্তু এর ভিতরে যে এসিও করতে হয় কিভাবে অপটিমাইজেশন করতে হয় কিভাবে সেট আপ বা সিটি মানে বাটন সেট করতে হয় এগুলো তারপরে ভিতরে আরও অনেক কাজ আছে এইগুলো কিন্তু আমি করি নাই বা লোগো বানানো ব্যানার বানানো এগুলো আমি করি নাই বলতো সে এতগুলো কাজ আছে তাহলে তুমি আমাকে পাঁচ ডলারে বলা বললাম যে আমি তো পাঁচ ডলারে তোমাকে একটা পেজ তৈরি করে দিছি তো বাকি কাজগুলো যদি তুমি করতে চাও তাহলে আমাকে আরও দশ ডলার দিতে হবে বা পনেরো ডলার দিতে হবে তো এইভাবে আসলে ভাইঙ্গা ভাইঙ্গা আপনি কাজ নিতে পারেন যখন আপনার কথা বলবে যে আমি একটা পেজ তৈরি করতে চাই বা একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে চাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া কী তৈরি করবা তো শুধু সোশ্যাল মিডিয়ার এগুলো তৈরি করে দিলে হবে না সেট আপ অপটিমাইজেশন এসিও এগুলো করবা যদি বলে যে হ্যাঁ আমার এগুলো দরকার আছে তাহলে বলবেন যে বা মানে পেজ তৈরি করার জন্য তোমাকে এত ডলার নিব বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করার জন্য এত টাকা নিব আর এটা ফুল সেট আপ অপটিমাইজেশন এইগুলো করার জন্য আমি এত টাকা নিব তাহলে ভেঙে ভেঙে বললেন আপনার প্রাইসটা বেড়ে যাবে তো এবার আসেন আমরা যদি ফেসবুকে দেখি ফেসবুক ফাইবারে যদি লেখি যে Facebook page create Facebook business page create okay তো দেখেন এটার প্রতিযোগী খুব বেশি হ্যাঁ তো এই সার্ভিসটা দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এত প্রতিযোগী নিয়ে আমরা কম মানে কাজ করবো না আর কি কম্পিটিশন অনেক বেশি এত কম্পিটিশন নিয়ে কাজ করা যায় না তো ষাট হাজার প্রতিযোগী আপনি যদি অনলাইনে দেখেন তাহলে কতজন আসতে পারে ওকে ছয় হাজার অনলাইনে ছয় হাজার এখানে দেখেন তারা ফেসবুক পেজ তৈরি করতেছে অনেক ধর মানে অনেকজনে একশো চোদ্দো দুশো একষট্টি নয়শো চুরানব্বই এগুলো কিন্তু রিভিউ পাইছে বিভিন্ন ধরনের কাজ করে করে শুধু ফেসবুক পেজ তৈরি আবার অনেকে আছে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে দিতেছে এরকম কাজ আছে এই কাজটা মোটামুটি ভালোই পাওয়া যায় একবারে যে পাওয়া যায় না এরকম না ভালোই পাওয়া যায় যেহেতু এখানে সার্ভিস অনেক সংখ্যা মানে সার্ভিস যেহেতু ষাট হাজার মানুষ দিতেছে তো এখানে তো আর কাজ না পাইলে তারা তো আর দেয় নাই আর এখানে কাজ না পাইলে তো আর একশো দুইশো তিনশো এক হাজার এরকম কাজ কেউ করে না এখানে তার ছয়টা অর্ডার রানিং আছে তো তিনি পনেরোশোর উপরে শুধু কাজ কমপ্লিট করছে মানে রিভিউ পাইছে এতগুলো পেজ তৈরি করছে যেহেতু তার মানে কাজ তো অবশ্যই আছে তো কাজ আছে এটা হচ্ছে C T A button okay C T A button ওই যে আমাদের পেজের ভিতরে করতে হয় আর কি পেজ তারা কি করে page creation cover photo business info settings CT CTA button set up করে দেয় এটাও CTA button custom URL okay এগুলো আমরা যা কিছু আছে সবগুলো আমরা দেখব তো যাই হোক আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ফেসবুক পেজ তৈরি করে আমরা এখান থেকে ইনকাম করবো এরকম না আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা অ্যাড ক্যাম্পেনের কাজটা করব অ্যাড ক্যাম্পেনের কাজের সময় আমাদের ফেসবুক পেজ সেটিংস করার দরকার পড়তে পারে অথবা আমাদের বাইরে হয়তো একটা পেজ তৈরি করা আছে সেখানে কিছু মিসিং থাকবে সেগুলো আমরা পরিপূর্ণভাবে করে দিব এবং পেজ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতে হবে এবং যদি আপনি অনলাইনে বিজনেস করতে আসেন তাহলে আপনাকে ফেসবুক পেজ সম্পর্কে মোটামুটি একটা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি খুব সহজেই এখানে গ্রো করতে পারবেন ওকে যাই হোক তাহলে আমরা শুরু করে দিই কীভাবে পেজ তৈরি করতে হয় তো এখানে দেখেন আমরা আমাদের ফেসবুক পেজের এখানে চলে আসব মানে আমাদের হোম পেজে চলে আসতে পারি এখানে আসার পরে লেখা থাকবে এই দিকে লেখা থাকতে পারে পেজ অথবা এখানে থাকতে পারে কারো পেজ অথবা উপরের দিকে থাকতে পারে পেজ এক একজনের ডিজাইন এক এক রকম হতে পারে কিন্তু আপনি সরাসরি পেজে চলে আসবেন যেখানে দেখবেন যে পেজ অথবা শুধু উপরে পেজ লেগে চলে আসতে পারবেন ওকে আমরা নিচের দিকে চলে আসি তো এখানে নিচের দিকে আসলে আমরা এই অপশনটা পাবো না ক্রিয়েট করা যদি এই নিচের অপশনে না পান তাহলে আপনারা এখান থেকে দেখেন লেখা থাকবে ক্রিয়েট এ নিউ পেজ আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর তো আমরা দুই হাজার বাইশ একুশে যেভাবে পেজ তৈরি করতাম এখন পুরা এই সিস্টেমটাই অন্যরকম হয়ে গেছে যে আগের সিস্টেমে আমরা পেজ তৈরি করতে পারবো না এখানে একটু সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমে আমাদেরকে করতে হবে তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে একটা পেজের ভালো একটা নাম দিতে হবে এবং ক্যাটাগরি দিতে হবে মিনিমাম তিনটা ডেসক্রিপশন দিতে হবে এগুলো আমাকে দেওয়ার পরে নেক্সট স্টেপে নিয়ে যাবে তো চলুন আমরা এগুলো দেখি কোথা থেকে নামগুলো কালেক্ট করা যায় এবং নাম কি নাম দিতে পারি ধরেন আমার একটা ক্লায়েন্টের জন্য আমি কাজ করব লাইভ কাজ তো আমি এখানে লিখব online okay business name generator এটা লিখে আমরা সার্চ করতে পারি বিজনেস নেম জেনারেটার এখানে আমরা অনেকগুলো সাইট পাবো যে কোনো একটাতে ঢুকে যাবেন আপনারা আমার কথা কি শোনা যাইতেছে বা কারো কোনো প্রবলেম হচ্ছে হ্যালো ওকে ধরেন আমার এটা হচ্ছে ধরেন আমি এই পেজটা করব হচ্ছে কার ওয়াশিংয়ের একটা পেজ কার ওয়াশ ওকে এটা লিখে আমি সার্চ করি দেখি এরকম কোনো নাম পাই কি না কিংকার এখানে অনেক নাম আসতেছে কার ওয়াশ ওকে আমি একটু নাম খুঁজি আমাদের যেগুলো সাথে যায় সেভ সলভ তো কার ওয়াশ ওকে ওয়াশ দিয়ে দেখি দিই ওয়াশ ওকে আপনারা এখান থেকে আপনাদের যে নামগুলো আছে আপনার প্রয়োজনীয় নামগুলো আপনি এখান থেকে বের করে নিতে পারবেন এবং এখানে অনেক নামের আইডিয়া পেয়ে যাবেন যদি আপনার মনে হয় বাইরে কোনো নাম দেয় নাই তাহলে আপনি এখান থেকে অনেকগুলো নাম বের করে তাকে একটা স্কেল শিট দিয়ে দিবেন দেখো এগুলো তুমি নিতে পারো এগুলোকে ইউজ করে নাই এগুলো তোমার জন্য মনে হয় বেটার হবে অস্কার ওকে এটা লিখে সার্চ করি তো আবার দেখি এরকম নাম পাই কিনা কার কার ওকে এগুলো নাম বাড়িয়েছে অটো ওয়াশকার আমরা একটা নাম দিতে পারি অটো ওয়াশকার অথবা আমার পেজের নাম দিব হচ্ছে আমারটা ফাইন্ড আউট করা আছে তো আপনারা এখান থেকে ইয়া করতে পারেন ফাইন্ড করতে পারেন যদি ভালো লাগে এখান থেকে নিয়ে নেন তো এখানে আপনি এই পেজে যাওয়ার পরে আরও পেজে যাইতে পারবেন auto happy okay auto car auto washing car ওতে এটা ভালো আছে অথবা আমরা সরাসরি আমাদের পেজের ভিতরে লিখব হচ্ছে ধরেন B B M B M car P W M B W M car washing wash okay এটা হচ্ছে আমার পেজের নাম দিয়ে দিলাম BMW B W M car wash okay একটা নাম দিয়ে দিলাম এখানে ক্যাটাগরি দেখি কার রিলেটেড কোনো ক্যাটাগরি আছে কিনা কার কার ওয়াশ ওকে পাওয়া গেছে আবার কার লেখি মোটামুটি এখানে তিনটা দিতে বলছে তো আমরা মোটামুটি তিনটা দিয়ে দিব দেখি কার কি আর আসতেছে কার ওকে এমনি দিয়ে দিলাম এক্সাম্পল এগুলো কোনো কিছু না আপাতত দিয়ে দিই ওকে এই দিকটা দিয়ে দিলাম এবার একটা ডেসক্রিপশন লিখতে বলতেছে তো আমরা একটা ডেসক্রিপশন লিখতে পারি এই কারের উপরে তোরেন আমি এখানে লিখি যেহেতু এখানে বাইটাফল আমাদের লিখতে হবেই আমরা চাইলে হিজি হিজিবিজু লিখে দিতে পারি অথবা আমরা নির্দিষ্ট একটা লিখতে পারি ধরুন ওয়েলকাম দিয়ে শুরু করতে পারি ওয়েলকাম ওয়েলকাম টু ধরেন B W M B W M চলবে মোটামুটি একটা হয়েছে তো এটাই হয়ে গেল এবার আমরা একটা কাজ করি এবার আমরা কন্টিনিউতে ক্লিক করি দেখি এটার নামে আবার কেউ খুলছে কিনা না খুলে নেই আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে তারা আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে এগুলো আমি কেটে দিলাম আপাতত ওকে এবার বলতেছে এখানে একটা প্রোফাইলে একটা ফটো দিতে হবে মানে এটা বলা হয় লঘু এই যে দেখেন এই জায়গায় আমাদের এটা আসবে তো আমরা এখান থেকে লঘু একটা দিয়ে দিই আমার একটা লঘু আছে তো আপনারা সেমভাবে একটা লঘু দিয়ে দিয়েন ওকে কার ওয়াশিং তো এবার হয়ে গেলে এবার একটা আমরা কভার বানাই নিয়ে আসি ক্যানভাতে থেকে ক্যানভা থেকে আমি কি আছি না সবাই চলে গেছেন আপনারা ওকে কারো কোনো সারা শব্দ নাই মনে হচ্ছে যে আমি একাই যে ওই যে টিউটোরিয়াল বানাই সেরকম যে কোনো সারা শব্দ নাই মনে হয় যে কেউ নাই ওকে আমরা একটু এখানে লিখব হচ্ছে Facebook cover Facebook cover cover cover লিখলে আমাদের এটার ই চলে আসবে ফরম্যাটটা চলে আসবে বা সাইজ চলে আসবে ওকে আমাদের একটা এখান থেকে আমরা ব্লাঙ্ক পেজ নিতে পারি ওকে ব্লাঙ্ক পেজ নেব এখানে আমাদের অনেকগুলো ডিজাইন করা আছে আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি অথবা এটার উপরে সামথিং কিছু কাজ করে আমরা সেটা করতে পারি ওকে আমি একটা কাজ করি ট্যাম্পলেটটাকে ওপেন করে নিই আর এখানে আমরা বাকিগুলো দেখতে থাকি যেহেতু আমারটা হচ্ছে গাড়ি পরিষ্কার করার জিনিসপত্র লাগবে আর কি কাজ তো কার রিলেটেড কোনো কিছু পাইলে তো আমার জন্য বেটার হইতো না হইলেও কষ্ট করে বানাইতে হবে ওকে আসো একটু তাড়াতাড়ি তো আমরা এখানে লিখি হচ্ছে কার কার ওয়াশ কার ওয়াশ ওকে আমরা একটা পাইসি এখানে অনেকগুলো আছে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি দেখি কোনটা এটা ভালো লাগবে মনে হয় ধরেন এটাই আমরা নেই আপাতত তো ওকে এখানে ধরেন আমি কার ওয়াশ ধরেন একশো ডলার দিয়ে দিব স্টার্ট এখানে একটা নাম দিয়ে দেই ডাব্লিউ ডাব্লিউ বিএম বিএমডাব্লিউ মনে হয় না B BMW B M sorry আমি পেজের নামই তো ভুলে গেছি M okay M car wash washing washing centre wash okay start book now ঠিক আছে ধরেন এটা হচ্ছে W W dot B W M car wash wash dot com sorry dot K dot একটু আমার এটা দেখতে কারো কারো প্রবলেম হতে পারে আমরা এটা একটু বড় করে নিই তাহলে এটা আমরা আর একটু দেখতে পারবো ভালোভাবে dot co dot co phone number phone number phone number phone number phone নাম্বারটা শেয়ার না করাই বেটার থাক আপাতত এক্সাম্পল এটা আমি পরে ঠিক করে নিবনি সমস্যা নাই আমরা অন্য একটা পেজ খুলে তারে দিবনি আপাতত আপনাকে আপনাদের দেখার জন্য এটাই হচ্ছে আপনার একটা ফোন নাম্বার আপাতত তো আমরা একটা কাজ করব এইটাই আমার কাছে মোটামুটি ইউনিক লাগতেছে হ্যাঁ তো আমরা এবার এটাকে ডাউনলোড করে ফেলি এখান থেকে ডাউনলোড ডাউনলোড আশা করি যে মোটামুটি লুকিং ফুল হবে তারপর দেখা যাক কী হয় ফুল আসবে না আমাদের এটা সাইজ ছোটো করা লাগতে পারে তো ওকে আমি অ্যাড এ কভারে ক্লিক করব একশো ডলার ওকে ওকে এটা মাঝামাঝিতে রাখলে বেটার হবে বিএম কার ওয়াশিং মানে গাড়ির এই পর্যন্ত আসছে স্টার্ট ফ্রম এত dollar BM car wash book now একটা কাজ করি এটা আমরা একটু সাইজ করে দিই এটা উপরের দিকে দিয়ে দিই দেখতে যেন ভালো লাগে আর কি এই দুইটা আমি উপরের দিকে দিয়ে দিই যদিও এগুলো উপরে থাকে না বিএম কার ওকে এবার হবে দেখতে ভাল লাগবে তো আমরা এবার এটাকে আবার আমরা ডিলিট করব ডিলিট করে আবার নতুনে অ্যাপ্লাই করব এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম তো এবার মনে হয় ঠিকঠাক হতে পারে এখানে ছবি এসি দিয়ে আমরা কি করব এত এত এসি করলে খাইব কে তাও একটু কাটা পড়তেছে আবার একটু সাইজ করে নিতে হবে দাঁড়াও দাঁড়ান দাঁড়ান এক মিনিট আমাকে বুকের এইখানে দেওয়া যাবে সরি এটা আমরা কি একটু ইয়া করে দেই ওকে এখানে ছিল একটা গ্রুপ করে একটু নিচের দিকে করে দেই গাড়িটা ঠিক আছে এটা আমরা একটু ছোট করে দিতে পারি গ্রুপ ওকে একশো ডলার গেল গই আবার কারো কি সমস্যা হচ্ছে ক্লাসটা একটু লং হয়ে গেতেছে কারো কি সমস্যা হবে ক্লাস লং হয়ে আমাদের দেখার জন্য তো একটু মাঝে মাঝে আপনারা এই প্রবলেমে পড়তে পারেন রিসাইজ নিয়ে এটা আপাতত কেটে দিই ট্যাপটা হান্ড্রেড ডলার হান্ড্রেড ডলার থেকে স্টার্ট একশো ডলার থেকে শুরু করলাম যদি একশো ডলার দাম বেশি অনেক ওদের কাছে এটা কোনো বিষয় না গাড়ির চকচকে করে দিব তোকে আমার এটা সাইজটা হয়ে গেলে হয়ে গেল তো আবার আমি অ্যাপ্লাই করি এবার যতটুকু হয় দেখা যাবে হোক ওকে মোটামুটি পারফেক্ট আছে তো চলে এবার আমরা এটাতে সেভ অ্যান্ড কন্টিনিউ করবো যেরকম আছে এরকমই রাখবেন সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন ওকে আমাদের এটা কমপ্লিট ওকে তো আমাদের আমাদের পেজ কিন্তু দেখেন মোটামুটি একটা বেসিকের ভিতরে অনেক সুন্দর লাগতেছে চলে এবার আমাদের বাকি সেট এখন আস্তে আস্তে করতে হবে আপনারা প্রথমে চলে আসবেন হচ্ছে সেটিংসে সেটিংস এখানে সেটিংসে চলে আসবেন সেটিংসে কিছু জিনিস পরিবর্তন করতে হবে তো এখানে এখানে কিছু জিনিস আছে এগুলো পেজ রিমুভ করে দিতে পারবেন ডিলিট করে দিতে পারবেন এগুলো অনেক কাজ তো এগুলো আপাতত দরকার নাই এগুলো খুব একটা দরকারও পড়ে না যদি পেজটা আনপাবলিশ অবস্থায় থাকে তাহলে এখানে দেখাবে এখানে এসে পাবলিক করে দিবেন কারো কারো পেজ আনপাবলিশ করে দেয় ভিজিটর পোস্ট ওকে আমরা প্রথম দিকে আসবো হচ্ছে একদম সেটিংসে ওকে আমরা একটু ব্যাক করি আবার ওকে আমরা এখান থেকে প্রথমে কাজ করব সেটিংসে সেটিংসে যাব দেখি সেটিংসে কী কী আছে ওকে এই জায়গায় আসলাম তো এবার আমরা পেজ ইনফোতে ক্লিক করব পেজ ইনফো এখানে আমাদের পেজের নামটা চাইলে আমরা এই জায়গাতে এসে আবার পরিবর্তন করতে পারবো যদি আপনার অন্য কোনো নাম দেওয়া দরকার পড়ে এখানে এসে পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে ইউজার নেম একটা প্রত্যেকটা পেজেরই একটা নির্দিষ্ট ইউআরএল থাকে হ্যাঁ আমাদের পেজেরও কিন্তু একটা ইউআরএল হয়ে আছে অলরেডি তো দেখেন আমরা যদি একটু দেখি এখানে লাস্টে এতগুলো নাম্বার আসছে দেখছেন এগুলো নাম্বার আসছে কিন্তু এটা কিন্তু একজাক্টলি প্রফেশনাল ইউআরএল না তো আমরা চাইলে ইউআরএলটা পরিবর্তন করব এখান থেকে এখানে আসবো B B W M car wash এটা লিখে আমরা এবার আমরা এখানে পেস্ট করতে পারি যদি এটা না থাকে কারো তাহলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে your change has been save okay হয়ে গেছে তো এখানে আমরা আরও কিছু দেখতে পারবো এবার আপনার ফোন নাম্বারটা এখান থেকে অ্যাড করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ দিবেন অথবা ফোন নাম্বার থাকলে ফোন নাম্বার দিবেন এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো ধরেন আমার এটা হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিব বাংলাদেশ ধরো বাংলাদেশে একটা ফোন নাম্বার দিই জিরো ওয়ান সিক্স অথবা zero one seven six four six nine zero one nine one একটা নাম্বার দিয়ে দিলাম তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন ধরেন আমার ইমেল অ্যাড্রেস আছে B B W M B W M car wash wash dot com dot dot com এবার আমি যেটা করব ডট কে ওকে ডট কমই দিলাম ডট কে ওকে ডট কো এখানে আমি দিয়ে দিব হচ্ছে info info sorry info at the rate info dot okay info একটা হয়ে গেল আপাতত হয় নাই এটা নেওয়া নাই ওকে তাহলে একটা কাজ করি আমি at the rate dot com দিয়ে দিই একটা এক্সাম্পল এগুলো আপাতত খোলা নাই আমাদের dot com at the rate Gmail Gmail dot com okay হয়ে গেলে এবার ওয়েবসাইটের নাম ওয়েবসাইটের নাম হচ্ছে এটাই ওয়েবসাইটের নামটা আমরা এখান থেকে দিয়ে দিব ডট কো ডট কো ওকে ওয়েবসাইটের রিওয়ালটা দিয়ে দিলাম এবার লোকেশন এই ওয়েবসাইটটা কোথায় এটা হচ্ছে ইউএসএ অরেন্টো ধরেন এটার লোকেশনটা আপনার বাইরের কাছ থেকে জেনে নিতে হবে তো এখানে দিবেন লোকেশন অ্যাড্রেসটা দেওয়ার পরে হয়ে যাবে যদি আপনি যদি বাংলাদেশের জন্য পেজ খুলতে চান তাহলে বাংলাদেশের যে আপনার বাসার অ্যাড্রেস আপনি গুগল ম্যাপে আসবেন ওই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন my my address my address my address লাগেন শিট এক সেকেন্ড আমরা ম্যাপে চলে যাবেন ম্যাপ থেকে আপনার অ্যাড্রেসটা বের করতে পারেন আপনি কোথায় আছেন এখন ধরেন ম্যাপে চলে যাব আমরা এখানে এসে ওকে আমি কোথায় আছি আমাকে বের করে দিবেন এই সমস্যা নাই তো ওই ঠিকানাটা আপনি দিয়ে দিবেন একটু সময় আমার নামে ম্যাপ একটা করা আছে এখানে আমি ক্লিক করব চোখের মতো আইকন এই যে আমি এই জায়গায় আছি বপুর টাঙ্গাইল এগুলো ঠিকানা দিয়ে দিবেন তো বাইরেরও এরকম ম্যাপ আছে হ্যাঁ বাইরের অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন অথবা তার ওয়েবসাইটে থাকবে এগুলো দিয়ে দিবে আপনাকে তো আপনি তার কাছ থেকে চেয়েও নিতে পারেন সমস্যা নেই ধরেন আপনার বাইরের যদি ওয়েবসাইট থাকে সেখানে হয়তো তার অ্যাড্রেসটা পাবেন অ্যাবাউটটা চেক করবেন অথবা কন্টাক্ট চেক করবেন ওইখানে দেখবেন প্রতিটা ওয়েবসাইটের এগুলো দেওয়া থাকে অ্যাড্রেস দেওয়া থাকে তো আপনি ওইখান থেকে নিয়ে নেবেন নেওয়ার পরে অ্যাড্রেসটা আপনি এখানে বসায় দিবেন অ্যাড্রেস সিটি জিপকোড এগুলো দিলে এটা অটোমেটিকলি নিয়ে নিবে ওকে তারপরে এরিয়া এটা লাগবে না আপাতত আওয়ার্স কত ঘন্টা খোলা থাকবে অ্যালোয়েস ওপেন দিয়ে দিবেন তারপরে আপনারা এটা লাগবে না এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য ব্যবহার করি আমরা সবথেকে প্রোডাক্ট সার্ভিস কিওয়ার্ড ওকে এখানে এটা আপনি দিয়ে দিতে পারেন সর্বোচ্চটা তারপরে এটা কোন কারেন্সি ওকে এই পেজটা হচ্ছে ডলার দিয়ে দিয়ে হচ্ছে USD USD dollar okay USD USD USD dollar okay এটা আমি দিয়ে দিব এখন যদি আপনার কোনো ইনস্টাগ্রাম থাকে সেটাও আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এখানে ইনস্টাগ্রামে ইউজার নেম দেওয়ার পরে লিঙ্ক করে দিতে পারবেন ইন্টার ইউজার নেম তাহলে আপনার ইনস্টাগ্রামের সাথে আপনার পেজটা অ্যাড হয়ে যাবে এই হচ্ছে কাজ আপনার বেসিক কাজ এটুক ওকে করার পরে এবার আমরা আসবো হচ্ছে ট্যাম্পলেট ট্যাম্পলেটে ক্লিক করব এখানে আসার পরে আপনি এই ট্যাম্পলেটের আপনার ট্যাম্পলেটটা এখন এরকম আছে হ্যাঁ তো এক এক কোম্পানির এক এক রকমের ট্যাম্পলেট হয় ভিডিওর জন্য এক এক ট্যাম্পলেট হয় তো আপনি কি কি ধরনের ট্যাম্পলেট পাবেন এখান থেকে আপনি চাইলে ট্যাম্পলেট চেঞ্জ করতে পারেন ওকে আমরা এখানে ক্লিক করব আপনি এখানে আমি স্ট্যান্ডার্ডটাই ব্যবহার করতেছি আপনি যদি চান বিজনেস ব্যবহার করবেন বিজনেস এখানে দেখেন অনেক আছে সার্ভিস পাবলিক রেস্টুরেন্ট যদি আপনার ক্লায়েন্টের রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস হয় তাহলে রেস্টুরেন্টটাই আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এখানে শপিং যারা শপিং নিয়ে কাজ করবে তারা ভিডিও যারা ভিডিও শুধু সার্ভে তাদের জন্য ভিডিও ট্যাম্পলেটটা নেওয়া বেটার হবে তো আমার এটা হচ্ছে ধরেন সার্ভিস রিলেটেড আমরা সার্ভিস রিলেটেড ট্যাম্পলেটটাই ব্যবহার করতে পারি তো ওকে আমরা সার্ভিসটা নিলাম এবং এখানে কিন্তু সরকারি বা গভর্নমেন্টের সিস্টেমও আছে এখানে এই যেটা তো আমরা সার্ভিসটাই নেই আপাতত সার্ভিসটা নিলাম নেওয়ার পরে অ্যাপ্লাই করে দিলাম তাহলে আমাদের পেজের মানে ডিজাইনটা অন্যরকম হয়ে গেল তো এবার আপনার মনে হলো না এখানে আমাদের পেজের ভিতরে এই যে এখানে দেখেন কিছু মেনু আছে এটাতে বলা হয় মেনু হ্যাঁ আমরা একটু রিলোড করি ওকে এখানে দেখেন আমাদের কিন্তু পেজের ইউআরএলটা হয়ে গেছে মানে ইউজার নেমটা হয়ে গেছে এই উপরে দেখে দেখেন এখন আর ওরকম নাই এখন আমাদের এটা কিন্তু হয়ে গেছে এবার আমি চাচ্ছি যে আমি এটা এরকম চাচ্ছি না এই মেনুগুলো আমি পরিবর্তন করতে চাচ্ছি আমি চাচ্ছি প্রথমে থাকবে হচ্ছে পোস্ট তারপরে থাকবে সব তারপরে থাকবে হচ্ছে বাকিগুলো তাহলে আমি কিভাবে সাজাবো তাহলে আপনি কি করবেন নিচের দিকে আসবেন তো এখানে দেখবেন লাইভ আছে অ্যাবাউটাস আছে তো ওকে আপনি প্রথমে চাচ্ছেন যে পোস্ট রাখবেন ওকে আপনি এটা টান দিয়ে ধরে এটা টান দিয়ে ধরে উপরে দিকে দিবেন একদম উপরে হ্যাঁ তারপরে দেবেন হচ্ছে ভিডিও আপনি ভিডিওটা তারপরে রাখতে পারেন তাহলে ভিডিও হয়ে গেল তারপরে আপনি রিভিউটা আপনি লাস্টের দিকে দিয়ে দেন অ্যাবাউটটা আপনি সার্ভিসের পরে দিতে পারেন সবটা আপনি সার্ভিসের আগে দিতে পারেন সার্ভিসের আগে ওকে সব যদি থাকে বিভিন্ন কারের যন্ত্রপাতি লাইভটা যদি চান সেটা আপনি এবার দেখেন লাইভের এখানে কিন্তু আমি নিতে পারতাছি না নিতে পারতাছি কিন্তু এখানে এটা কিন্তু দেখাবে না যদি না দেখায় তাহলে এটা আপনি অ্যালাউ করে দিতে হবে তাহলে এটা কাজ করা শুরু করবে ওকে এগুলো অ্যালাউ করে দিবেন ধরে লাইভটা আমি চাচ্ছি যে অ্যাবাউটাস অফারের আগে রিভিউর আগে থাকবে তারপরে কমিউনিটি এগুলো আপনি ইচ্ছা মতো রাখতে পারেন গ্রুপটা একটু উপরে দিকে যাক রিভিউটা আমাদের লাস্টে থাকলেও সমস্যা নাই এখন আমাদের মোটামুটি ট্যাম্পলেট সাজানো হয়ে গেছে এবার মনে হলো যে আপনার ট্যাম্পলেট আগেরটাই বেটার ছিল তাহলে আপনি এখান থেকে রিসেটে ক্লিক করবেন আগেরটা হয়ে যাবে তো আমি এবার আমি আমার পেজে আইসা একটু রিলোড করতে পারি তো দেখবেন যে আমাদের ট্যাম্পলেটটা যেরকমভাবে সাজাইতে চাইছিলাম মেনুটা সেরকমই হয়ে গেছে দেখেন প্রথম প্রথমে ভিডিও ফটো ভিডিও সব মোড়ে মোড়ে গেলে সার্ভিস অ্যাবাউট আমাদের এটার সাথে দেখবেন হুবহুব মিল পাবেন এটা করতে পারবেন আপনারা এগুলো তারপরে আসেন CT CTA button CTA button এটা এখানে ক্লিক করতে পারেন সিটিএ বাটনের এখানে ওকে ক্লিক করলাম এবার আপনার আপনি যদি চান ফলো বাটনটা এখানে রাখবেন তাহলে ফলোটা রাখতে পারেন যদি আপনার পেজটা গিফট কার্ড বিক্রি করার জন্য হয় তাহলে এটা রাখতে পারেন যদি রেস্টুরেন্ট হয় তাহলে রেস্টুরেন্টের এটা রাখতে পারেন বুক নাও কল নাও এখানে অনেকগুলো বাটন আছে আপনার যেটা প্রয়োজনীয় বাটন সেটা আপনি নিতে পারেন ভিডিও যদি আপনি চান যে এখানে এখানে ভিডিও মানে একটা চ্যানেলের লিঙ্ক করে দেবেন ওইখানে চলে যাবে সেই সেটা করতে পারেন game play US sign up learn more আরেকটা পেজে নিতে পারবেন তো চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন আমি সবসময় মেসেঞ্জার ইউজ করি অথবা কন্টাকাস ব্যবহারটা সবথেকে বেশি করি অথবা আপনি ফলোটাও ব্যবহার করতে পারেন তো আমি চাচ্ছি যে এখানে আমি ধরেন কন্টাকাসটাই ব্যবহার করে দিলাম এখানে এখানে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে পারেন দরকার নাই তো আমি ধরেন follower call now okay call নাওতে দেখি বাংলাদেশ আমি ফোন নাম্বারটা দিয়ে দিই বাংলাদেশ ধরেন এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন মানে এগুলো আপনি নিজের মতো আপনার যেটা লাগবে সেটা আপনি নিয়ে নিন হ্যাঁ আমি আপাতত ফলোটাই অ্যাড করে রাখলাম এখানে ফলো বাটনটা অ্যাড হয়ে গেল তো হয়ে গেল আমাদের মোটামুটি কাজ এবার আসি নিচের দিকে তারপরে কি আছে পেজ ইনফো গেলাম এখান থেকে আমরা পেজের কোয়ালিটি দেখতে পারবো পেজের কোনো ইস্যু আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখতে পারি এখন যে কালারটা আছে এটা হচ্ছে একদম রাইট কালার এখন কোনো ইস্যু নাই এবং এই কালারটাই হচ্ছে গ্রিন এটা বলে গ্রিন কালারটাই পারফেক্ট আপনার পেজের জন্য তো এবার আসেন দেখি এরপরে কি আছে সেটিংসে ইনফোতে গেলাম তারপরে আমরা ওকে ম্যানেজ শপ আপনি এখান থেকে একটা শপ তৈরি করতে পারবেন তো এইগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো শপ কিভাবে তৈরি করবেন আপনি যদি ধরেন আমি বিডি শপে যাই বিডি শপ বিডি শপে যদি যাই তাহলে হয়তো আপনাদেরকে শপটা আমি দেখাতে পারি সরি ফেসবুকে যাইতে হবে সরি এখানে নিতেছে না ওকে ব্যাপার না আমি একটা কাজ করি এখান থেকে আমি আমার আরেকটা ওপেন করি এখানে সার্চ করতে পারি BD shop BD shop okay BD shop চলে আসছে এখন ক্লোজ আছে ক্লোজ নাও আমাদের অফিস ওকে অফিস টাইম নেই বন্ধ ওকে আমরা নিচের দিকে আসতে পারি এটা ফটো ভিডিও এখানে সবটা দেওয়া নাই এখানে দেখবেন সব দেওয়া থাকবে দাঁড়ান এরকম কয়েকটা পেজ আমি দেখছি দেখি এটা ডাকাতে ডাকা সব প্রোডাক্ট চাল ডাল প্রোডাক্ট এটা হচ্ছে ফটো চাল ডাল চাল ডাল চাল ডাল ডট কম দেখি এখানে পাওয়া যায় কিনা চাল ডাল এখানে থাকার কথা ফটো ফটো ভিডিও ভিডিও এখানে শপের অপশনটাই কই ওকে এখানে যদি না পাই তাহলে আমরা আরেকটা অপশন আছে দেখি এখানে শপটা আছে কিনা এখানেও শপ নাই ওকে ওকে এক সেকেন্ড আবার একটু ক্লিক করি আমি তো দেখতে ভুল লিখলাম নাকি ওকে শপ তাহলে তো এখানে আমি তাদের ওয়েবসাইটে চলে গেলাম মেবি ফেসবুক শপ কি এখানে ডিস অ্যাড করে কিন্তু এটা মানে ওই দিকে আপনি খুঁজে পাবেন এখানেই থাকার কথা ছিল তাদের সবটা মনে হয় কাজ করতেছে না ওকে এই জায়গায় থাকবে হ্যাঁ ফটোর নিচে থাকবে এখানে তারা ভিডিও সেকশনটা অ্যাড করে দিয়েছে কিন্তু এখানে প্রোডাক্টগুলো থাকবে ওকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই আমাদের আমি পাচ্ছি না আপাতত আপনাদের নেক্সট ক্লাস এটা দেখাবো সমস্যা নেই তাহলে এখানে আপনি আপনার প্রোডাক্টগুলো ডিসপ্লে করতে পারবেন এবং এখান থেকে সরাসরি বিক্রি করতে পারবেন এবার মোটামুটি আমি আপনাদের দেখাইলাম হচ্ছে মেসেঞ্জারটা দেখা মেসেঞ্জার না পেজ ইনফো দেখাইছি ট্যাম্পলেট দেখাইছি নোটিফিকেশন এটা তো জানেনি সবাই অ্যাডভান্স সেটিংসে কী আছে দেখি আমরা ওকে অ্যাডভান্স সেটিংস ও অটোমেটিক এখান থেকে চ্যাটবট মনে হয় সেট করা যায় এখান থেকে ওকে এটা আপাতত এখন info about people zone okay okay picture okay rules okay আমরা অ্যাডভান্স সেটিংসে ছেড়ে দিয়ে রুলসে চলে আসি রুলসের এখানে কি আছে আমরা যদি রুলসটা দেখি এখানে যদি আপনি চান এই পেজের ভিতরে কাউকে অ্যাক্সেস দিতে এটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ আপনার ক্লায়েন্টে কখনো কখনো বুঝতে পারবে না যে আপনার পেজের ভিতরে যদি অ্যাক্সেস নেওয়ার দরকার পড়ে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে গেলে তো অবশ্যই আপনাকে অ্যাক্সেস নিতে হবে অ্যাক্সেস নেওয়ার জন্য অবশ্যই আপনার এই জিনিসটা জানতে হবে তো এখানে কি করবেন আপনার প্রথমে আপনার ফেসবুক পেজ বা তার পেজে যে একটা মেসেজ দিবেন অথবা আপনার ফেসবুকের ইউআরএল ইউআরএল যেটা আছে না ওকে আমি আমার ফেসবুকের ইউআরএলটাতে যাই ধরেন এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক ইউআরএল তো আমি ধরেন এখানে আসবো এখানে এসে আমি এটা পেস্ট করে দিব ওকে ডাব্লিউ ডাব্লিউটা কেটে দিই এখানে পেস্ট করে দিলে হয়তো এই কারো কি ই আসো এখানে হিজবুল তোমার ইউআরএলটা দাও তো ওকে দেখি এটার তা কাজে লাগে কিনা ওকে হ্যাঁ এবার আসছে দেখেন এটা দিয়ে দিলাম এখান থেকে কোন পাওয়ারটা দিবেন এডিটর দিবেন মডারেটর দিবেন এটা হচ্ছে কখনোই কাউকে এডিটর দিবেন না এডিট মানে সরি অ্যাডমিন দিবেন না এডিটর দিবেন মডারেটর দিবেন অ্যাডভার্টাইজিং এগুলো হচ্ছে পাওয়ার আপনি যেটা দিতে চান সেটা অ্যাডমিন দিলে আপনার কাছ থেকে পেজটা নিয়েও যেতে পারে হ্যাঁ সিস্টেম আছে তো আপনি সবসময় এডিটর দিবেন আপনার পেজের শুধু তিনি কাজ করবে এই জন্য দিতে পারেন তো এটা দেওয়ার পরে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনার পাসওয়ার্ড দেওয়ার পরে নোটিফিকেশন দিবেন দেখবেন যে তো ওইখানে অ্যাপ্রুভ করার সাথে সাথে দেখা যাবে যে আপনার পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন এটার কাজ এখানে শেষ তো আবার চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন তো আমার আপাতত লাগতেছে না এটা তো এরপরে কি আছে message page rules people okay people and others space okay এটা আমার পেজে কত ফলোয়ার আছে বা এগুলো দেখার অপশন মেবি তো এগুলোর আর কোনো কাজ নাই আপাতত ইনস্টাগ্রামে মানে অ্যাড করা okay page support page management history এগুলো আমাদের লাগবে না এগুলো করলেই হয়ে যাবে আশা করি তারপরে মেসেজ ওকে মেসেজটা মনে হয় দেখি নাই হয় এখানে চ্যাটবট সেট করা যায় অটোমেটিক চ্যাটবটের ক্লাস সামনে হবে অটোমেটিক চ্যাটবট সেট করতে পারবেন অটোমেটিক মেসেজে রিপ্লাই দিয়ে দিবে তো এগুলোরও ক্লাস পাবেন সামনে এই ফেসবুকের উপরে আরও অনেক ক্লাস হবে ওকে যাই হোক আমাদের মোটামুটি বেসিকটা কমপ্লিট হয়ে গেল তো এইভাবে আপনি একটা সুন্দর করে একটা পেজ সাজাবেন সাজায়া এটা একটু ভালো করে কাজ করবেন হ্যাঁ setting phase quality ad centre messenger tools news feed okay এবার আসি হচ্ছে পাবলিক টুলস অথবা প্লেনার প্ল্যানারের ভিতরে কি আছে এটা বিজনেস সুইট থাক বিজনেস সুইটে অ্যাড করলে আপনি এগুলো অপশন পেয়ে যাবেন বিজনেস সুইটে এগুলো হচ্ছে আপনি শিডিউল আকারে পোস্টগুলো করতে পারবেন শিডিউল আকারে পোস্টগুলো করতে পারবেন যে কয় তারিখে আপনি পোস্ট করতে চান এগুলো এখান থেকে করতে পারবেন নোটিফিকেশন দেখতে পারবেন কন্টেন্টগুলো আপনি সবগুলো কন্টেন্ট দেখতে পারবেন এখান থেকে যেগুলো পোস্ট করা আছে এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন পেজের ইনবক্স মনিটাইজেশন ওকে মনিটাইজেশন এখান থেকে পেজের অ্যানালাইসিস করতে পারবেন যে কত এঙ্গেজমেন্ট হচ্ছে ইমপ্রেশন হচ্ছে গ্রোথ কীরকম মোটামুটি এগুলো দিয়ে আর রিস দেখা যায় পেজ লাইক কত করতেছে এগুলো দেখা যায় আর কি তো এখানে আপাতত থাক আমরা মনিটাইজেশনে এখানে আসতে পারি আমি শুধু স্কিপ করে চলে যাচ্ছি সবগুলো তোকে এখানে ইস্যু দেখাবে নতুন পেজে এরকম ইস্যু দেখাবে মনিটাইজেশন ইস্যু তো এগুলো কিছু না এটা অটোমেটিকলি এক মাস পরে ঠিক হয়ে যাবে তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কত ফলোয়ার হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভাল কিনা বা কি কি লাগবে আপনার ফলোয়ার লাগবে এটা কোয়ালিটি উঠে যেতে হবে ফলোয়ার <laughs> লাগবে হচ্ছে পাঁচ হাজার ষাট হাজার অস টাইম লাগবে মিনিট একটি ভিডিও লাগবে অ্যাটলিস্ট পাঁচটা এগুলো আপনি দেখতে পারেন স্টার স্টারের ভিতরে হচ্ছে ওই যে এখন মোটামুটি এটা সবারই অ্যাড করে দিছে স্টার থেকে ইনকাম এক হাজার ফলোয়ার হলে এটা পেয়ে যাবেন তো ওকে যাই হোক আশা করি আপনারা মোটামুটি বেসিক টু এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেনের জন্য অ্যাড ক্যাম্পেনের কাজও তো আমরা সামনে শিখবো এটা আপাতত এখন আমরা এটা দেখতেছি না সামারি বিলিয়ন রিস হ্যান্তান ওকে আরও দেখি কিছু আছে কি না ওকে প্ল্যানার দেখলাম পাবলিক টুলস ওকে পাবলিক টুলসে দেখি কি আছে okay public tools history ABC test আমি একটা সাউন্ডের একটা জিনিস দেখছিলাম সেটা কই sound Facebook sound creative videos creative creative tools মধ্যে ভাই সেটাই তো খুঁজতেছি পাইতেছি না ক্রিয়েটিভ অ্যাজ ইউর ভিডিও আমরা তো আগে ওইখানে পাইতাম এখন চেঞ্জ হয়ে থ্রি ডটের বাই থ্রি লাইনে চাপ দেন যে নিচে থ্রি লাইন আছে যে বাম পাশে game inbox music billing information audience story live monetisation songs audio লেখা থাকবে এই যে পাইছি অডিও অডিও এখান থেকে আমরা ফেসবুকের যত পপুলার মিউজিক আছে আমরা চাইলে এখান থেকে নিতে পারবো ফ্রিতে আপনি ফ্রিতে ফেসবুকে নিয়ে ডাউনলোড করে সেটা আবার ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে এখানে দেখেন আপনার মনের মতো হাজার হাজার অডিও পাওয়া যাবেন এখানে সং চং চান নাকি এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন ক্যাটাগরি সিলেক্ট করেন আফ্রিকা দেখি বাংলাদেশি কোনো কিছু আছে কিনা Bengali fun related relax music relaxing okay কত বেরোইছে একশো একত্রিশটা রিল্যাক্স মিউজিক ওকে ভালো সমস্যা নেই আপনি ক্যাটাগরি বেসও অডিওগুলো নিতে পারবেন এখান থেকে ক্যাটাগরি বেস করতে পারেন তো এখান থেকে vocal okay slow fast medium তোকে যাই হোক এখান থেকে আপনার প্রয়োজনীয় অডিওগুলো নিতে পারবেন আশা করি আর বেশি কিছু দেখাই দিচ্ছে না নেক্সট ক্লাস তো আরও কিছু হবে এটার উপরে তো আপনাদের কাজ থাকবে একটা সুন্দর একটা পেজ তৈরি করে আপনারা আমাদেরকে নেক্সট ক্লাসের আগে দেখাবেন পেজের ভিতরে তো আমাদেরটা যাই হয়েছে মোটামুটি মাশাল্লাহ ভালোই হয়েছে ম্যানেজ অ্যাবাউট আস ফলোয়ার দেখেন এখানে দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে এখানে এটা হচ্ছে পেজ পেজের এখানে যদি আপনার পেজের ভিতরে কোনো অ্যাড চলে আপনি অ্যাড লাইব্রেরি এখানে এসে দেখতে পারবেন যে আপনার পেজের ভিতরে কোনো অ্যাড চলে কিনা তো যেহেতু আমাদের এখন অ্যাড চালাই নাই তাহলে আমরা এটা দেখতে পারবো না এখন কোনো অ্যাড দেখাবে না নো জিরো অ্যাড অথবা আপনার ধরেন বিডি শপ বিডি শপ লিখে সার্চ করেন বিডি শপের কোনো অ্যাড চলতেছে কিনা আমরা চাইলে এটাতে দেখতে পারবো বিডি শপ ওকে বাংলাদেশি দেখেন অনেক কোম্পানি অ্যাড চালাইতেছে তো ওদেরগুলো চলে আসলে বিডি শপ রিলেটেড আমি চাইলাম একটা পেজের এরা বাংলাদেশের বিডি রিলেটেড যত পেজ আছে সবগুলো অ্যাড দেখেন এখানে দেখাচ্ছে একটা কাজ করতে পারেন যদি আপনার বাংলাদেশি কোনো মানুষের অ্যাড ক্যাম্পিন করার দরকার পড়ে ভালো কোম্পানির সাথে কাজ করবেন ওদেরকে মেসেজ দিবেন দেখো তোমার আমি আরও ভালো করে অ্যাডভার্টাইজিং করে দিতে পারবো তুমি আমাকে ছেলে হায়ার করতে পারো <laughs> এই একটা ব্যান্ড মেবি কত ফলোয়ার আছে অনেক বড় ফেস এখানে তাদের সাথে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশি সিস্টেম এগুলো আরও চিন্তা করবেন যারা দশ হাজারের নিচে ফলোয়ার আছে বড় বড় মানে অনেক ব্র্যান্ড পাবেন যারা নতুন ব্র্যান্ডিং করতে আসছে তো ওদের সাথে কানেক্ট হওয়ার জন্য এগুলো তো অনেক বড় কিন্তু দেখেন মনে হচ্ছে যে তারা এগুলো কোনো জায়গায় কপিতে মেরে দিছে দেখেন এখানে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে মার্কেটিং ম্যানেজার দুর্বল ওকে এই একটা টপ শপ বিডি মেনু হয় তার পেজে আসতেছে না ওকে বাদ দেন আপনি দেখেন এখানে টোটাল কতজন মানুষ পাবেন মানে কতজন অ্যাড চলতেছে কতজনের একচল্লিশশো মানুষের অ্যাড চলতেছে বাংলাদেশি শুধু এই একটা লেখার উপরে বিডি শপ রিলেটেড এই কিওয়ার্ডটা অ্যাড করা আছে আপনি চাইলে শপিং দিয়ে যদি দেখেন আরও বেশি বেরোবে শপিং শপিং বায়ার আমরা চাইলে ইউএসের ক্লায়েন্টগুলো এখান থেকে বের করতে পারি বের করে করে তাদেরকে মেসেজ করি একশো জনকে মেসেজ পারলে আশা করি যে একজন বায়ার লাগবে ঠিক আছে তো সমস্যা নাই এভাবে আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন যে ধরেন তার ফলোয়ার আছে এক হাজার তার তাকে মেসেজ করেন দেখো ভাই তোমার তো ফলোয়ার কম আসো তোমাকে ফলোয়ার বাড়ায় দেই আমাদের অ্যাড ক্যাম্পেনের মাধ্যমে তুমি চাইলে তোমার বিজনেসটাকে বড় করতে পারবা এবং এখান থেকে বিক্রি করতে পারবা এখানে কিন্তু অ্যাডগুলো অ্যাক্টিভ আছে কত কত অ্যাড এখন বন্ধ করে রাখছে সেই জন্য আমরা লাইভে দেখতে পারতেছি না কিন্তু এটা চলতেছে হ্যাঁ আবার রানিং অবস্থায় আছে আবার কালকে চালাবে এই যে স্পন্সার দেখেন সবগুলো স্পন্সার দেওয়া আছে এই দেখেন এখানে পেজের ফলোয়ার খুবই কম ওদেরকে আমরা ফলোয়ার সার্ভিসগুলো প্রোভাইড করার জন্য মেসেজ করতে পারি হিজবুল ফলোয়ারে কাজ তো পারো ওদেরকে মেসেজ করো যায় যায় যে ফলোয়ার বাড়ায় দিমু একশো থেকে দুইশো টাকা খরচ করলে তো এক হাজার ফলোয়ার আয় পরে তো তুমি পাঁচশো টাকা ডিল করলে তো ভালোই হবে তো একটা কাজ করতে পারেন আপনারা একটা করে পেজ খুলে রাখবেন নিজের business related boosting service sale করবেন যাদের পাসপোর্ট আছে তাদের জন্য বেটার হবে ইসলামী ব্যাংকের একটা কার্ড নেবেন দুয়েল কারেন্সি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ওইটা নিয়ে অ্যাড ক্যাম্পেইনের জন্য কাজ করলে অনেক কাস্টমার পাবেন যারা বাংলাদেশে বইয়া রয়েছে হ্যাঁ লোক পায় না অ্যাড ক্যাম্পেইন করানোর জন্য ভালো এক্সপার্ট তো আপনি এই সার্ভিসগুলো দিতে পারেন অথবা আপনি ফলোয়ারের সার্ভিসগুলো দিতে পারবেন আপ ফাইবার এবং আপরকে ওকে তাহলে আজকের মতো আমি শেষ করে দিই যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন আমি রেকর্ডিং স্টপ করে দিই